অনলাইনে যদি আপনাকে টিকে থাকতে হয় আপনার চামড়া গন্ডারের মতো হইতে হবে যে ভাই অনেক কিছু লিখছেন না হাগার টাইমটা লিখলেন না পায়খানা চেপসে ভাই পায়খানা কি মানে কখন করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি rahmatullahi wa barakatuhu. What's up guys, your boy KGB Diet here, back in the town with another আর আজকের রিয়াকশন ভিডিওটা একটু ডিফারেন্ট টাইটেল আর থামনেল দেখে কিন্তু অনেকেই কিছুটা আন্দাজ করে ফেলছেন আজকের ভিডিওটা কী নিয়ে well it's about routine routine আমরা অনেক কাজে ইউজ করি অনেক জীবনে ইম্প্যাক্ট আছে এটার বাট um, এটা একটু ডিফারেন্ট টাইপের রুটিন ছিল স্পেশালি রুটিনটা ছিল হচ্ছে ডিএনসি টপার নামে একটা গ্রুপ আছে সেখানে অ্যাডমিন শোভন ভাই ইফ আর নট রং ওনার পক্ষ থেকে তো রুটিন নিয়ে পুরো বিশ্বব্যাপী অল ওভার দ্য ওয়ার্ল্ড একদম প্র্যাকটিক্যালি বলতে গেলে অনেক রকম রিয়াকশন মানুষের পক্ষ থেকে এসেছে in the comments and basically মানে ওইটা নিয়ে ডিটেল আলোচনা করার আগে আমাদের রুটিনটা দেখে আসা উচিত আপনি যদি ফার্স্ট টাইম আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে লাইক দিয়ে চলুন ভিডিওটা দেখা শুরু করে দিই সো রুটিনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এইচএসসি টু ওয়ান লেখা that basically means I think এবার যারা এইচএসসি দিবে দু হাজার একুশ সাল চলছে তাদেরকে ডেডিকেট করে বানানো আর ডিএনসি টপার দুইবার লেখার মানে হচ্ছে DNC topper I think sort of verification যে এটা ডিএনসি টপার দিয়েছে ট্রেডমার্ক ওর সিলও দিতে পারতেন বা আই হোপ ওনাদের পক্ষ থেকে যেটা সম্ভব সেটা উনি দিয়েছেন সো বেসিক্যালি যেরকম রুটিন হয় টাইম সাবজেক্ট ডিউরেশনে ভাগ করা বাংলাদেশি টাইম অনুযায়ী চারটা থেকে চারটা বিশ পর্যন্ত নামাজ এন গেটিং আপ বিশ মিনিট সময়টাতে সো ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ে নেওয়া দ্যাটস মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট চারটা বিশ থেকে ছটা পর্যন্ত স্টাডি বায়োলজি ওকে এক ঘন্টা চল্লিশ মিনিট বায়োলজি পড়াশোনা করতে হবে আই থিঙ্ক এটাকে মেডিকেল সেন্টার একটা রিটিন সো এখানে বায়োলজিটাই ফোকাস থাকবে হোপফুলি এরপরে হচ্ছে ছয়টা থেকে ছয়টা দশ অলমোস্ট সকাল হয়ে গেছে হোলি বুক রিসাইটেশন কোরআন আচ্ছা ঠিক আছে দশ মিনিট কোরআন পড়তে বলেছেন আলহামদুলিল্লাহ ব্রাদার আপনি এখানে কোরআনের কথাটা বলেছেন আই থিঙ্ক মুসলিম যারা দেখছেন এই মুহূর্তে দেশে এবং বিদেশে ভাই ও বোনরা সবাই খুবই এক্সাইটেড এটুকু দেখতে পেরে যে হ্যাঁ উনি মানে মন থেকে তার প্রতি রেসপেক্টও চলে এসেছে already because he mention that আমরা যারা ছোটোবেলায় ছিলাম আর কি যারা মানে কোরআন পড়তে একটু ভয় পেতাম হুজুরের মাঠটা খেতে হবে এই ভয়ে তা ইউজুয়ালি ভয় এই জিনিসটা লিখতাম না but still it's a very amazing practice ছয়টা দশ থেকে ছয়টা তিরিশ that means walking in fresh air আচ্ছা ছয়টা বিশ মিনিট আমি বাইরে হাঁটা এবং পানি খাওয়া okay good that's good physical exercise very necessary to draw attention to any topic যেটা করলে হয়তো মানে অ্যাটেনশন দেওয়া যায় কোনো একটা বিষয় নিয়ে আমি একটু সামনে আগাই ছয়টা তিরিশ থেকে আটটা পর্যন্ত ইংলিশ পড়াশোনা ওকে আটটা পঁচিশ পর্যন্ত আটটা থেকে আটটা পঁচিশ হচ্ছে ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার প্রয়োজন শরীর সুস্থ রাখতে শরীরে পুষ্টি দরকার আছে সো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া অল্পের উপর পঁচিশ মিনিট সাউন্ডস গ্রেট পাঁচ মিনিট কোরআন রিসাইটেশন হ্যাঁ, যে কোনো সুরা পড়ে ফেলতে পারা এটা কোনো ব্যাপার না সেগুলি পাঁচ মিনিটের মধ্যে যারা তেলাওয়াত রেগুলার করবেন তাদের জন্য একটু কষ্ট হওয়ার কথা না এটা কিন্তু যাদের একটু সমস্যা আছে উচ্চারণে বা বিভিন্ন বিষয়ে তাদের একটু বেশি সময় লাগতেও পারে সোফার সো গুড কিন্তু যে কজন দেখছেন সোফার সো গুড আচ্ছা পড়াশোনার ক্ষেত্রে আটটা তিরিশ থেকে দশটা পর্যন্ত কেমিস্ট্রি পড়লাম ওকে ফাইন দশটা থেকে পনেরো মিনিটের ন্যাপ এম এফি ন্যাপ আমার মনে হচ্ছে ঘুম রেস্ট নেওয়া মানে শর্ট ন্যাপ বা পাওয়ার ন্যাপ নাকি যেন বলে এটা নিতে বলতেছেন দশটা পনেরো থেকে বারোটা পর্যন্ত study online class okay I think যারা অনলাইনে ক্লাস করছেন তাদের রেগুলার রুটিনই হয়ে গেছে এখন অনলাইনে ক্লাস করা অলদো অনেক বোরিং হয়ে যায় আমার মনে হয় অনেক সময় but someone who is aiming to score a position on DMC must keep things in mind যে uh, আমাকে পড়ালেখা করতে হবে সো ওই কনটেক্সটে গেলে ওকে আমি uh, পড়াশোনা করে নিলাম অনলাইনে বারোটা থেকে বারোটা পনেরো দশ মিনিট ন্যাপ আচ্ছা পাঁচ মিনিট জিকের good not wasting a single minute একটা পর্যন্ত বাংলা আর আইসিটি মানে যে কোনো একটা সাবজেক্ট পঁয়তাল্লিশ মিনিট পড়াশোনা করতে হবে দ একটা থেকে দুইটা পর্যন্ত বেদিং নামাজ আর ফুড আচ্ছা ওই সময়টা মোটামুটি দুপুরবেলা হয়েই যায় সো খিদা লাগবে এটি স্বাভাবিক খেয়ে নিলাম নামাজ পড়ে নিলাম আর গোসল করে নিলাম দুইটা থেকে তিনটা পর্যন্ত ঘুম তিনটা থেকে চারটা চারটা তিরিশ পর্যন্ত ম্যাথ পড়তে হবে দেড় ঘন্টা ম্যাথ করতে হবে সাড়ে চারটা থেকে পাঁচটা পনেরো দ্য ফিজিক্স স্টাডি টিভি আর ফিজিক্স টিভি আর ফিজিক্স বলছে so you can choose in between আপনি টিভিও দেখতে পারেন ওয়ান ওয়ান হ্যান্ড টিভি দেখতে পারেন টিভিতে শিক্ষণীয় কিছু দেখলেন আর হচ্ছে ফর এন্টারটেনমেন্ট পারপাস হালাল এন্টারটেনমেন্ট অ্যান্ড তাহলে আপনি স্টাডি করতে পারেন physics so you are given a choice পাঁচটা পনেরো থেকে পাঁচটা তিরিশ হচ্ছে নামাজ এক্সারসাইজ স্পোর্টস অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় ওই সময় বাট স্টিল এক্সারসাইজ বা স্পোর্টসের কথা বলা আছে সো এক ঘন্টার বেশি খেলা যাবে না আপনার ফেভারিট রিক্রিয়েশন বা স্পোর্টস হতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে বা anything that keeps you happy in the sports field you can enjoy that মনে হচ্ছে সাড়ে ছটা থেকে পাঁচটা পঞ্চাশ গসিপিং উইথ প্যারেন্টস ও পুরো দিনে মাত্র বিশ মিনিট বা আমার সাথে কথা বলবো আমার তো এটা একটু অ্যাডজাস্টমেন্ট করা লাগবে bro like some people enjoy spending time with their parents তো তারা আমার মনে হয় এক ঘন্টাও এটাতে কাটাইতে পারে আমি দিনে অলমোস্ট অর্ধেক সময় আমার মার সাথে কথা বলতে খুব পছন্দ করি ওভার দ্য ফোন হোক কাছাকাছি যে হোক খুব এনজয় করি আর কি এনিওয়েজ মুভিং নামাজ আছে এরপর মাগরিবের নামাজ পড়ে ফেলা হলো সাতটা পনেরো থেকে আটটা পর্যন্ত কেমিস্ট্রি পড়তে হবে আটটা থেকে নয়টা পর্যন্ত নামাজ ডিনার আর টিভি ওয়েল গোসল নামাজ আর খাওয়া দাওয়া সো এখানে ডিনার টিভি আর নামাজ তিনটা একসাথে করতে হবে I know how can someone do that all at the same time but sequentially আসে আগে নামাজটা পড়ে নিতে হবে তারপর ভাইয়ের মতো ডিনার করে নিলাম আর রিমেনিং টাইমটা টিভি দেখতেও পারি I think he also has prioritize this three task আর বাইরে হচ্ছে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ফিজিক্স পড়া অ্যাবলু অ্যাবলুশনস অ্যাবলু বানান করতে পারছি না সরি গাইজ আমি একটু দুর্বল হয়ে গেছি এখানে ও জু ওকে ও জেড ইউ এটা কি অজু করার কথাই বললাম যাই না এগারোটা দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত হচ্ছে ফালাক না সারায়তুল কুর্সি পড়তে হবে সুরা ফালাক সুরা না সারায়তুল কুর্সি আমার মনে হয় যারা জানেন না শিখে নিতে পারেন পনেরো মিনিটের মতো ভাইয়া বলছেন আমার মনে হয় অনেকে দশ মিনিটও করে ফেলতে পারবেন you can save in squeeze a five minutes from here আর finally you are targeting to go for a sleep from এগারোটা টু চারটা পাঁচ ঘন্টা ঘুমাইতে হবে অ্যাকর্ডিং টু হিম এগারোটায় ঘুমানোটা জরুরি চারটার দিকে ঘুম থেকে উঠে যাওয়া যারা তাহাজুদ পড়েন তারা একটু আগে উঠতে পারেন এই তো মোটামুটি that's all so twenty four আওয়ার্সের একটা কমপ্লিট ব্রেকডাউন আমরা দেখতে পেলাম এতক্ষণ বাট দ্য কোয়েশ্চেন ইজ এই রুটিন নিয়ে কেন এত ট্রোল হল মন of the guy I think মানে মনে মনে অনেক দুষ্টুমি চলে তারা বিভিন্ন রকম কমেন্টস এখানে নিয়ে আসছেন অ্যান্ড এই পোস্টের আশপাশে আমি এমন কিছু কমেন্টস যেটা আসলে ভিডিওতে এক্সপ্লেন করার মতো না আর এমন কিছু কমেন্ট ছিল যেখানে মানুষজন বলছিল যে ভাই অনেক কিছু লিখছেন না হাগার টাইমটা লিখলেন না পায়খানা চেপসে পায়খানা কি মানে কখন করবো এটা তো রুটিনে লেখেন নাই তারপরে মিম বানাতে পারছি না সাদা একটা কাগজের মধ্যে লিখছে কারণ মিম বানানোর সময় রুটিনে নাই সো এই রুটিনকে কেন্দ্র করে people made hilarious memes out there যেটা আই থিঙ্ক শোভন ভাই মানে the owner of this the man who actually created this routine Shovon ভাই উনিও এই ব্যাপারটা নিয়ে মানে কনসার্ন ছিলেন উনি একটা রিয়াকশন দিয়েছিলেন সবাইকে রিপ্লাই বাট uh, পরবর্তী উনি ভিডিওটা আবার ডিলিট করে দিয়েছেন I don't know for what reason but সারমর্ম এটাই যে মানে হাগা চাপলে হা হেগে দিতে হবে আর কি এটা বাথরুমে গিয়ে করবেন সেটা আপনার ইচ্ছা like it in feel to keep it in the routine itself but আমরা যারা সেন্সিবল মাইন্ডেড আছি শিক্ষিত মানুষজন আছি পার্সোনালি আমি বলবো একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমি যেটা ফিল করি যে যারা মেডিকেল লাইনে পড়ে আমার বন্ধুরা এবং আমার ছোট বড় বয়সে বিভিন্ন মানুষজন আছে আমার সমবয়সী অনেক ফ্রেন্ডরা আছে তারা স্ট্রাগল করতেছে অনেক মানে টু বি অনেস্ট মেডিকেলে পড়ালেখা এত ইজি না মেডিকেলে পড়ালেখাটা আমার কাছে মনে হয়েছে যারা পড়াশোনা একটু মানে একটু পাস টাইপের হয় স্পেশালি লাইক মি তাদের জন্য literally it's a it's a huge fight medical একটা চান্স পাওয়া দেন ভালো একটা মেডিকেলে একটা ভালো চান্স সিকিওর করা অন টপ অফ দ্যাট আপনি যদি দেখেন মেডিকেলে একটা স্বনামধন্য স্পট মানে না পেলে কিন্তু ভালো মেডিকেলও পড়া যায় না অনেক ব্যাপার সেপার আছে মেডিকেল নিয়ে যারা সিরিয়াস তারা জানে তো what was the reason behind him posting this routine and me talking about all this things এই routine is just a guideline help মানে এটা আপনাকে দিলাম ইট মে হেল্প ইউ আর এটা হচ্ছে একটা টেমপ্লেট যেটা আপনি ফলো করতে পারেন অনেকে ফলো করতেছে some people things this is a very amazing routine যেটা আপনার টোয়েন্টি ফোর আওয়ার্সকে প্রপারলি প্রপারলি ডিস্ট্রিবিউট করে আপনার টাইমকে এবং খুব প্রপারলি ইউটিলাইজ করার মতো অনেকের কাছে ছিল এটা হচ্ছে একটা মানে মজা ছাড়া কিছু না বিকজ এখানে অনেক অ্যাক্টিভিটিগুলো লেখা নেই যেগুলো একটা মানুষ মানে একটা হিউম্যান বিং তারা ডে টু ডে করে তো এগুলো সেখানে উল্লেখ নাই এবং অনেক কাজ এখানে এরকম আছে যেগুলো তোমার সঙ্গে টাইম ওয়েস্ট করে ফেলি সেগুলো এখানে নাই সো প্র্যাকটিক্যালি তাহলে রুটিনটা কী হইলো একটা আদর্শ রুটিন কিছু মানুষের জন্য আর কিছু মানুষের জন্য একটা ট্রোলের টপিক তো let me give you guys a quick look যেখানে তা মানে সে এবং তার বোন কিছু কথায় তাদের মতামতটা শেয়ার করেছেন তো সেরকম দুটা পোস্ট আমরা দেখে আসি আজ থেকে রাত এগারোটায় ঘুমাবা এবং ভোর চারটায় কে উঠবা উনি জিজ্ঞেস করছেন আর কি এই লাইফস্টাইলটা নিয়ে কিছু রুটিন নিয়মিত পাঁচ ছয় ঘন্টা ঘুমাবো অবশ্যই রাত এগারোটায় ঘুমাতে যাবো ভোর চারটায় উঠবো উনি বলতেছেন বিভিন্ন ইম্পর্টেন্ট কথা বলছেন টু জাস্ট যদি আমার পড়ে যায় নিয়মিত দুই তিন পাঁচ খেজুর খেতে বলছেন এক চামচ মধু খেতে বলছেন মৌসুমি ফল খেতে বলছেন প্রতিদিন এক পিস করে ডিম সিদ্ধ খেতে বলছেন নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলতে বলছেন নিয়মিত কালোজিরা খেতে বলছেন for better brain development I hope আচ্ছা বলছেন বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এই টাইমে পড়াশোনা করতে মানা করছেন বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত পড়াশোনা করতে মানা করেছেন অবভিয়াসলি আই থিঙ্ক ওই টাইমটাতে উনি চাচ্ছেন মানুষজন একটু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিতে মানে যুক্ত হোক like sports or doing anything else যেটা পড়াশোনার সাথে রিলেটেড না পড়াশোনা যখন অমনোযোগ হয়ে যাও তখন পাঁচ মিনিট কোরআন তেলাওয়াত করতে এটা কনসেন্ট্রেশন বাড়াতে বৃদ্ধি করবে নিঃসন্দেহে বলছেন so I also believe that specially because আপনি কোরআন তেলাওয়াত করে দেখেন পাঁচ মিনিট করে দেখেন আপনি আপনার কনসেন্ট্রেশন কোথা থেকে কোথায় চলে আসে মানে ইউ ক্যান বিলিভ ইট আপনি যখন করবেন তখন আপনার বিশ্বাসটা হবে প্রতিযোগিতা করব প্রতিহিংসা নয় মানে অ্যাডভাইস দেওয়া মানুষকে অনেক সোজা কিন্তু প্র্যাকটিক্যালি আমার মনে হয় শোভন ভাইগুলো নিজে পারফর্ম করেন আই এম নট শিওর না জেনে ধারণা করাটা ঠিক হচ্ছে না বাট আমি বলবো কেউ যদি এগুলো আমলে আনেন আমার মনে হয় তার লাইফে এখন যে স্টেটে সে আছেন তার থেকে আলহামদুলিল্লাহ আরও বেটার একটা স্টেটে সে যেতে পারবে মানে reserve is very amazing by the way অনেকেই রুটিনটা নিয়ে ওই ছেলেটাকে এবং তার বোন যে আছে তাকে বুলি করতেছে এই রুটিনটা দেখে হয়তো অনেকের অনেক রকম চিন্তাভাবনা আসতেছে অনেকে মনে করছেন ভাই আমি তো মানে এটা দেখে পুরো ফিট হয়ে পড়ে গেছি এত স্ট্রিক্ট লাইফস্টাইল কি কোনো মেনটেন করা যায় অনেকে হয়তো বলতেছেন যে ভাই আমি লাইফে তেমন পড়াশোনা করিই নেই অনেক অল্প পড়াশোনা করছি তাও ডিএনসির মতো জায়গায় চান্স পেয়ে গেছি তো আমি তাদের জন্য একটু বলতে চাই মানে সবার লাইফ ভাই এতটা ইজি হয় না আল্লাহর রহমতে আপনি হয়তো খুব অল্প পড়াশোনা করছেন এবং পরীক্ষা দিয়েছেন চান্স পেয়ে গেছেন আবার এরকম অনেকেই আছে যারা দিন রাত এক করে পড়ালেখা করছে অতিরিক্ত পরিশ্রম করছে তারপরও কোনো কারণে চান্স পায় নাই so you had life figure out so easily while others had to struggle for it এবং তারা এখনও স্ট্রাগল করতেছে অনেকে আছে অনেকে বাবা মার অনেক সাপোর্ট ছিল টাকা পয়সা নিয়ে কখনো কোনো চিন্তা করতে হয় নাই ফ্যামিলি অনেক আগে থেকে এস্টাবলিশড তো তাদের জন্য হয়তো এই স্ট্রাগলগুলো কখনো দেখতে হয়নি অনেকের এতটাই রুটিন মাফিক পড়াশোনা করতে হয় কাজ করতে হয় দেন আবার বাসায় এসে পড়াশোনা করতে হয় কেউ কেউ হয়তো এমন কিছু চাকরি করতেছে যেটা আসলে তাদের দিনের অর্ধেকের বেশি টাইমই নিয়ে নেয় তারপরে তারা বাসায় আসে দেন পড়ালেখা করার একটু সুযোগ পায় এটাই স্বপ্ন থাকে যে তারা বড় হয়ে ফ্যামিলির জন্য কিছু একটা করবে তো ডিফারেন্ট ক্লাসের মানুষ ডিফারেন্টভাবে লাইফ লিড করতে চায় যারা অনেক আরামে আছে অনেক বিলাসিতার মধ্যে আছে তারা আসলে তাদের থেকে যারা ওরকম অবস্থায় নাই তাদের দিকে তাকে হাসে লিটারেলির কমেন্ট সেকশনে গেলেই পাওয়া যায় আবার অনেক ভালো মানুষও আছে যারা কমেন্টে অনেক উৎসাহ দেয় অনেক সাপোর্ট করে তো আমি বলবো don't be the bad person ভালো হওয়ার জন্য আসলে এটাকে মানে কিছু টাকা পয়সাও লাগবে না আপনি নর্মালি চাইলেই আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারেন একটু ভাবেন যে আপনার ছোটো ভাই বা আপনার কাছের কোনো বোন কাউকে এরকম একটা প্রশ্ন করছে এবং তার সাথে মানুষজন উপহাস করতেছে আমার মনে হয় সেটাও আপনি খুব ইজিলি নিতে পারবেন না তাই না তো কেন আরেকজনকে এভাবে উপহাস করতেছেন বা তাদেরকে ভুলি করতেছেন স্টপ দ্যাট মানে বি এ হেল্পফুল পার্সন যার কাছে গেলে কিছু হেল্পফুল পাওয়া যায় আদারওয়াইজ বুলি করেন না আর কি খারাপ কথা বলেন না চুপ থাকেন সেটাও ভালো তো এরকমই বলবো লাইফে যদি একটু কনসেন্ট্রেশন চান একটু রুটিন মাফিক চলাফেরার চেষ্টা করতে হবে আমাদের রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু একটা নিয়ম করে চলাফেরা চলার চেষ্টা করতেন এবং তিনি বাকিদেরকেও এইভাবেই সাজেশন দিয়ে গেছেন মানে কখন কীভাবে কী করতে হবে না করতে হবে সো আমার কাছে রুটিনটা মানে মানে বলবো যে ফলো করার মতো মনে হয়েছে ফর সামওয়ান যার হচ্ছে রুটিন মাফিক লাইফে চলাফেরা করার ইচ্ছা আছে আর যার একদম ইচ্ছা নাই আমি বলবো টেক ইন্সপিরেশন ফ্রম হিয়ার মানে যেগুলো ভালো ভালো দিক সেগুলো ক্যাপচার করেন অ্যান্ড আপনার নিজের সাথে রুটিন বানান মানে আপনার নিজের একটা ভার্সন বানান এটা থেকে যেটাতে আপনার পছন্দের আইটেমগুলো দিয়ে আপনি সুন্দর করে সাজালেন দেন ওটাকে ফলো করার চেষ্টা করলেন কোনো একটা গুড হ্যাবিট ভালো একটা অভ্যাস করতে টাইম লাগে খারাপ অভ্যাস করতে টাইম লাগে না বিকজ এটা আপনার শয়তানি অনেক হেল্প করে এটা উঠাই দিতে মানে মানে উঠাই দিলেন আর কি বুঝলেন না সিগারেট বিট টানা থেকে শুরু করে এনি ব্যাড অ্যাক্টিভিটি আপনি ক্লাউন করেন সেটা কষ্ট করা লাগে না ওগুলোতে যদি ইনভলভ হলে আপনার সাথে কেমন জানি একটু মিশে মিশে যায় বলবো ভালো অভ্যাস করতে যে সময় লাগে সেটার জন্য একটা রুটিনও করা লাগে সো রুটিন মানে করার যে ইন্সপিরেশন সেটা আপনি এখান থেকে নিতে পারেন ওয়াজ দ্য কনক্লুশন হিয়ার একসময় দুষ্টামি করে আমরা অনেক ধরনের রুটিন রুটিন বানায় ফেলতাম মানে ছোটোবেলায় ওগুলো নিজেরাও ফলো করতাম না আব্বা আমার মায়েরই খেয়েছি বেশি বাট আমার যেটা মনে হয় at the end of the day কিছুটা হইলেও হয়তো ওইটার আমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলছিল কিছুটা হইলো লাইক এক দুই দিন ওই এক দুই দিনের ইম্প্যাক্টটা আসলে নেগলেক্ট করা ঠিক না তো যাদের রুটিনটা প্রয়োজন আমার মনে হয় তারা ফলো করতেই পারে মানে there is no one stopping that তাই না অনলাইন আপনাকে থাকতে হয় আপনার চামড়া ঘন্ডারের মতো হইতে হবে বিকজ সব ধরনের লোক অনলাইনে থাকবে ফুললি স্যাটিসফাইড হতে পারবেন আপনি ভালো থেকে ভালো কাজ করেন নিরেট পিওর ভালো কাজ করেন তাও লোকজন কথা শোনাবে আপনাকে আমি বলবো to Shovon and Brishti who are leading this GMC topper group তোমরা যে কাজটা করছো ভালোভাবে করো আরও ইমপ্রুভ করার চেষ্টা করো নিজেদের কোয়ালিটিকে আরও বেটার করো সব দিক থেকে আল্লাহ সুবান তারা তোমাদেরকে সেই যেটা করার সুযোগ করে দিক এবং ভালো ভালো লাইফে কিছু অ্যাচিভ করার সুযোগ তোমাদের করে দিক অনেক মানুষ তোমাদেরকে এখন জানে এবং চেনে baby because of the routine but at দিন এন্ড অফ দ্য ডে আমি মনে করি তোমাদের আরও ভালো কিছু মানুষকে দেওয়ার আছে সেগুলো তোমরা মানুষকে দাও আর হচ্ছে আমি খুব রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সো আমি যে লাইফে অনেক কিছু ফিগার আউট করার চেষ্টা করতেছি আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকেও ক্ষমা করে দেবেন আর যারা মেডিকেলে পড়াশোনা করছেন অ্যাজ এন ইঞ্জিনিয়ার আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে রেসপেক্ট ভালোবাসা কারণ you guys are doing amazing job both আপনাদের পড়াশোনার দিক থেকে এবং মানুষকে বাঁচানোর দিক থেকে স্টিল আমি বলবো যারা যেখানে আছেন যেভাবে পড়াশোনা করছেন করেন if this routine helps you out then আমার মনে হয় না কারো অন্য কারো থেকে আর কি আপনাকে বুলিড হওয়া লাগবে এগুলোর জন্য আমরা আমাদের নিজেদের একটা রুটিন তৈরি করি যেখানে হয়তো এটাকে একটা এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি এবং সেখান থেকে ভালো মন্দ কাটসাট করে আমাদের লাইফের জন্য একটা প্রপার রুটিন আমরা বানাই নিলাম শেষ so that's it for today আপনাদের সবার সাথে নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ till then take care love you all guys আল্লাহ হাফেজ